হ্যালো এবার আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কীভাবে কলিং পেপার থেকে রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে কীভাবে আপনি দেখবেন আপনার কী কোম্পানিতে পাঠাইতেছে কোম্পানির নাম অ্যাড্রেস ফোন নাম্বার মেল সব কিছু আজকে বের করে আপনাকে দেখাবো যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল বেল বাটনটা বাজিয়ে দেবেন পরবর্তী নতুন আপডেট ভিডিও পাইতে চ্যানেলের সাথেই থাকুন তো গাইস আজকে আপনাদের দেখাবো আমার এক কলিং পেপার দিছে এখন আমি এটা দেখবো কীভাবে এই যে কলিং পেপার দেওয়ার পরে যে দেখেন রেজিস্ট্রেশন নাম্বার এই নাম্বারটা দিয়ে আমি সার্চ দিব কোম্পানির সিরিয়াল নাম্বার আছে ওই কোম্পানির নাম বাইর করবো এই যে দেখেন আরেকটা দিছে এটা আমার এটা আমার রেজিস্ট্রেশন নাম্বার আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোম্পানির নাম অ্যাড্রেস এটা আমি দেখবো ঠিক আছে কি না সব কিছু মিলিয়ে দেখবো যে সিরিয়াল নাম্বার তো চলেন শুরু চলেন শুরু করা যাক প্রথম আগে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখবো কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে কিনা সরি এখানে না এই যে জায়গা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাম্বার দেওয়ার লাগে এই নাম্বারটা আমি কপি করে আসছি এখন দিয়ে দেব দেওয়া দিতেছি সেন্ড বাটনে ক্লিক করবেন স্ক্যান এই যে দেখেন আমাদের কলিং কলিং লেগে গেছে রেজিস্ট্রেশন নাম্বার আই যায় কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার এটা এখানে কপি করে নিব কপি করে নেওয়ার পর এখন চলে যাব গুগল ফর্ম বাজারে আমার গুগল ফর্মের সামনে আছে যে গুগল ফর্মে আমি আগে দেখবার দেখছিলাম এখন আপনাদেরকে আবার দেখাবো এই যে আবার আমাদের সামনেই একটু ওয়েট করেন আমার নেটের প্রবলেম এই যে কোম্পানির নাম এটা অ্যাড্রেস যে কোম্পানির ফোন নাম্বার এখানে মেল দেওয়া আছে এই যে মেল তো আশা করি সবাই বুঝতে পারছেন যারা বুঝতে পারেননি তারা আমাকে মেসেজ দেবেন আমি ইনশাল্লাহ বোঝা দেওয়ার চেষ্টা করব বা আমি নিজে আপনাদের ইয়া চেক করে দেব ইনশাল্লাহ যারা না পারেন আমাকে নক দিন আমি ইয়া করব এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আশা করি সবাই বুঝতে পারছেন আল্লাহ হাফেজ